হ্যালো ফ্রেন্ড আজকে আমরা পোকো এম টু প্রোর রিভিউ দিতে চলেছি যেটা আজকে মার্কেটে খুবই চলছে তো এখানে বিভিন্ন ধরনের ফিচারের ব্যাপারে স্পষ্ট লেখা আছে তো ফার্স্টলি আমরা চলে আসছি চার্জারে এখানে পাঁচ হাজার এমএল হাইলি ক্যাপাসিটি ব্যাটারির তোমার ইয়ে আছে আর আছে sixty sorry six point sixty seven inch তোমার স্ক্রিন রয়েছে এখানে চারটে ক্যামেরা পাচ্ছ তুমি সেখানে আটচল্লিশ এমপির ক্যামেরা রয়েছে তোমার ষোলো এমপি ডিসপ্লে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ আর চারটে ক্যামেরার ব্যাপারে দেখো ডিটেলসে দেওয়া আছে আর সবথেকে ভালো হচ্ছে তোমাদের বেশি স্টোরেজ এখানে পেয়ে যাচ্ছে যেমন সিক্স জিবি র্যাম পাচ্ছ সিক্সটি ফোর তোমার জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছ আর এখানে তোমার মেড ইন ইন্ডিয়া রয়েছে এটা তো আজকালকার যে চাইনা প্রোডাক্ট আমরা ব্যান করছি তো কোনো প্রবলেম নেই তো আমরা এবার প্যাকেজিংটা খুলছি এই কার্ডবোর্ডের প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা এখানে সামনেই তোমার রয়েছে ফোনের চাবির একটা রাখার ভালো একটা জায়গা আর এখানে তোমার ফোনের গাইড বুকস রয়েছে তো এবার চলে আসো আমরা এবার ফোনটাকে দেখি তো ফোনের মধ্যে আমার সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এর কালারটা আমার এই ব্লু কালারটা দারুণ লাগে তো তোমরা বলবে তোমাদের কোন কালারটা বেশি পছন্দ তো এর যে থিকনেসটা ঠিকই আছে নর্মাল আরেকটু সরু হলে আমার মনে হয় ভালো হতো তো যাই হোক এমনি সব ঠিক আছে আর এর যে সামনে সেলফি ক্যামেরাটা ভালো রয়েছে তো এই ফোনের সাথে আমরা পেয়ে গেছি একটা কাভার ঠিক আছে যেটা আমাদের ফোনটাকে সেফটি করবে আজকাল অনেকে কাভার লাগায় না আমিও না লাগানোর জন্য গোয়েরা গ্লাস লাগিয়েছি তাও থাক কারণ কাভারটা লাগালে এই ফোনের যে সুন্দর রঙটা এটা একটুখানি মানে চেপে যাচ্ছে যেন তো যাই হোক গে ফোনটা এমনি আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো বাজেন ফ্রেন্ডলি আর এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা চার্জার যেটা ওপেন হতে খুব কষ্ট হচ্ছে one এই চার্জারটা তোমার একটা কট ছিল যেটা আমি অলরেডি বার করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটাই ছিল ফোনের ভেতর তো একটা ব্লুটুথ দিলে হয়তো ভালো হতো তো যাই হোক গে এর সাথে তোমার পোকো এম টু প্রো ফোনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যারা আচ্ছা চলো আগে প্রথমে ডিসপ্লেটা ওপেন করে দেখাই ঠিক আছে তো নর্মালি যেরকম সাই মানে নর্মাল স্মার্টফোনে যেরকম থাকে সাইডে সুইচ সাউন্ড বাটন চাবি দিয়ে খুলে সিম আর চিপ ঢোকানো সেরকম নর্মাল রয়েছে এগুলো তোমরা সবাই জানো তো আমি মনে করি যারা মানে নতুন কলেজে উঠেছো ইয়া এখন তো নাইন টেন ইলেভেন টুয়েলভে বাচ্চারাও ফোন ইউজ করছে তো তাদের জন্য এটা বেস্ট অপশন কারণ তাদের বাবা মারা বেশি দামি ফোন দিতে চায় না তো সেখানে পনেরো হাজারের মধ্যে এই ফোনটার অপশনটা সব থেকে বেটার আমার কাছে মনে হয় কারণ এর ফিচারগুলো দেখা একদম নর্মাল স্মার্ট মানে হাইলি স্মার্টফোনের মতনই আর এটা এখন বাজারে সব থেকে বেশি চলছে আচ্ছা আমরা দেখে নিই প্রথমে ক্যামেরাটা যেখানটায় ক্যামেরাটা আমার মনে হলো ক্যামেরাটা সব ঠিক আছে কিন্তু হোয়াইট কালারটাকে একটু রেড শেড করে দিচ্ছে আজ হয়তো আজকালকার ফিল্টারের জন্য তো যাই হোক ক্যামেরাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এবার আমরা দেখে নিই ফোনে নর্মাল যেরকম ফিচার সরি ফিচারগুলো থাকে তো এখানটাতে দেখো নর্মাল ফিচারগুলো রয়েছে এখানটাতে বিভিন্ন ধরনের স্মার্টফোনে যেরকম ফিচার থাকে সবই এর মধ্যে রয়েছে তো এটা একটা বেস্ট ফোন আমার কাছে